দেখি যদি কালা ডিসক্লাইমার ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে so don't take it seriously এক দেওয়ারে লিখছে তো মানে দেখলে আমার দাঁড়ায় যায় আরে তাই আচ্ছা আপনি কি পান করতে বেশি পছন্দ করেন আমি দুধ দুধ দেখলে ওয়েট ওয়েট ফার্স্টেই বলে নেই আমি কিন্তু আর রোস্টার না জাস্ট অ্যান ইন্টারটেইনার চেষ্টা করব আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে ইন্টারটেইন করার বাকিটা আপনাদের কি করলে কি হয় কিভাবে অভিনয় ছাড়াও নিজেকে সবার সামনে তুলে ধরা যায় সেটা আমি আপনি না জানলেও হেতে কিন্তু ঠিকই জান তোমার ফ্রিজে পানির বোতল রাখতে দিবা কেন তোমাদের বাসায় ফ্রিজ নাই আমার ফ্রিজই রাখতে হবে আমার ফ্রিজ পছন্দ হইছে কি শয়তানে লাড়ে কি ভাইয়া শয়তানের লাড়ি তোমারে মিউজিক তোমায় কি একটু জড়িয়ে ধরতে পারি <laughs> জানি না এটা কি কোনো কথা তোমার নাভির নিচে আমার দাবি গর্ভ পুরো পৃথিবীর ক্রাশ আমার বন্ধুরও the one and only glamour queen hot and hit girl গরিবের সানি লিওন কি বলছেন এসব তোমারে দেখলে আমার দাঁড়ায় যায় মাথা নষ্ট করতে হয় প্রমাণ প্রমাণ আমি দিব না দিব তাহার কমেন্ট বাক্স এবার আসি আসল কথায় রাতের বেলায় কেন দেওর দিনের বেলা খেলা হয় না করবেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে আপনি আমাদের জন্য কি করছেন দেখি যদি কালা বাগুন দেখি যদি কালা বাগুন জয়লা উঠে মনের আগুন খাইতে চাইলাম শিঙি মাগুর খাইতে চাইলাম শিঙি মাগুর কি আরে ইস মিথ্যে কথা আমি বুঝি না ভ্রমণ করা যাবে ভাই আমি এর আগে বলছি যে নিস্তলা আমি ভাড়া দিয়ে দিছি সে যদি আপনাকে ভ্রমণ করতে দেয় আপনি করবেন প্রবলেম কি এটা এইটা কোনো কথা আচ্ছা আচ্ছা অনেক মজা হয়েছে এবার একটু সিরিয়াস হওয়া যাক মানে ভাই লিখেছে তোমাকে লাগায় কি ছাইরা দিছে অভিনয় ভালো করেন সো সামান্য একটু আলোচনায় থাকার জন্য এগুলা করবেন না আচ্ছা আমি যাইতাছি তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে না না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবো ভিডিওটা দেখছেন এতটুকু না